আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আল্লাহর অশেষ মতে আমি অনেক ভালো আছি আজ আপনাদের সামনে হাজির হলাম কিছু হেলথ টিপস নিয়ে যা আপনাদের নিত্য প্রয়োজনীয় দিনে কাজে আসতে পারে আজ আপনাদের সামনে কথা বলবেন ডক্টর আমিনুল স্যার তিনি আপনাদের আজ টিপস দিবেন আপনার বাচ্চা ঠান্ডা কাশি ও শ্বাসকষ্ট হলে কি চিকিৎসা পাবেন সেই বিষয়ে কিছু বলবেন তাই আর কথা না বাড়িয়ে চলুন শুনে আসি ডক্টর আমিনুল স্যার ঠান্ডা কাশি ও শ্বাসকষ্টের রুগীর কি চিকিৎসা দেন সো চলে এলাম ডক্টর আমিনুল স্যারের কাছে আসুন আমরা জেনে নিই আপনার বাবুর ঠান্ডা কাশি ও শ্বাসকষ্ট হলে কি ট্রিটমেন্ট পাবেন তো আমরা চলে আসলাম স্যারের কাছে স্যার আপনার কাছে আমার ছোট্ট কোশ্চেন কোশ্চেন আমার একটা বাচ্চা দশ বছর বয়স এখন আমার এই বাচ্চার পাঁচ দিন ঠান্ডা কাশি হয়েছে প্লাস গতকাল থেকে শ্বাসকষ্ট হইতেছে এখন স্যার এটার এটার জন্য আপনি কি ট্রিটমেন্ট দিবেন আমার পেশেন্টকে একটু যদি বলতেন স্যার আসলে আপনি অবশ্যই এটা একটা গুড কোশ্চেন আপনি হচ্ছে আপনার বাচ্চাকে হসপিটালাইজেশন নিয়ে আসছেন হসপিটালে নিয়ে আসছেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ কারণ বাসায় বসে শ্বাসকষ্টের ট্রিটমেন্ট হয় না সাধারণত আমাদের শুরুতেই হচ্ছে আপনার বাচ্চা যেহেতু বললেন শ্বাসকষ্ট হচ্ছে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে বললেন সেহেতু হচ্ছে আপনার প্রথমে আমরা হচ্ছে বাচ্চাটাকে নেবুলাইজেশন করাবো সেক্ষেত্রে হচ্ছে আমরা বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে ইপ্রা সালবোটামল আর হচ্ছে নর্মাল সাইন ইউজ করে থাকি সেটা হচ্ছে এখন বাচ্চার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আপনার বারো ঘন্টা বারো আওয়ারলি করবো না সিক্স আওয়ারলি করবো এটা হচ্ছে বাচ্চার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে তারপরে হচ্ছে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করব যেমন হচ্ছে বুকের একটা এক্স রে লাগবে আমার তারপরে হচ্ছে আপনার রক্ত একটা পরীক্ষা লাগবে এবং ইলেকট্রোলাইটও লাগতে পারে সেই অনুসারে হচ্ছে আমরা বাদ বাকি হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল মেনটেন করব। আর যেহেতু বললেন যে জ্বর আছে কি না সেটার জন্য আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট চালায় যাব স্যার এই ক্ষেত্রে আমার পেশেন্টরা কি হাসপাতালে ভর্তি থাকার কোনো হ্যাঁ যেহেতু বলেন সিভিয়ার শ্বাসকষ্ট আমাদের পরীক্ষা নিরীক্ষা রিপোর্টের জন্য তো ওয়েট করতে হবে কিছুদিন তো আপনার হচ্ছে যেহেতু বলেন সিভিয়ার শ্বাসকষ্ট আমার বুকে একটা এক্সরে লাগবেই যে এটা ব্রঙ্কিউলাইটিসের পেশেন্ট না কি পেশেন্ট সেটা আমার দেখার জন্য একটা এক্সরে লাগবে সো আমি মনে করি আপনারা ভর্তি থাকা আর বাসায় তো আপনার হচ্ছে নেবুলাইজেশনের মানে অনেক মানে অনেকে বাসায় থাকতে পারে কিন্তু তারা রেশিওটা বুঝবে না হয়তো বা অনেকে বুঝতেও পারে সেক্ষেত্রে হচ্ছে আমি মনে করি হসপিটালাইজেশনেই থাকা ভালো সো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনি আমাদের এই ইনফরমেশন দেওয়ার জন্য কারণ একটা বাচ্চার শ্বাসকষ্ট হলে আসলে বাসায় বসে ট্রিটমেন্ট না করে যদি হাসপাতালে আনা হয় সেক্ষেত্রে অনেক ভালো আর তা বাদে হচ্ছে আপনি যেটা বললেন আসলে এখন থেকে তো বাসায় বাচ্চা এভাবে রাখা যাবে না কারণ যদি শ্বাসকষ্ট হয় তাহলে বাসায় আমরা এই বাচ্চা রাখতে পারবো না ম্যানেজ করা কষ্ট ম্যানেজ করা কষ্ট হয়ে স্যার ধন্যবাদ স্যার আপনাকে আপনি আপনার ইনফরমেশনগুলো আমরা নিয়ে খুব ভালো কাজ করছি এবং আমাদের যারা এই ভিডিওগুলো দেখবে তারা অনেক উপকৃত হবে সো ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং আপনার ভিউয়ার্সদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আরেকটা কথা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ